আসসালামকুম ভালো আছেন নিশ্চয়ই সবাই আচ্ছা আজকে আমি খুব আনন্দিত খুব আনন্দিত মানে বেশ হ্যাপি বলতে গেলে আমি গত ফার্স্ট ভিডিওতে বিশেষ করে আমি বলেছিলাম যে ঢাকা শহরের আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা সে বর্জ্য ব্যবস্থাপনার সাথে আমি রাজশাহী শহরের বর্জ্য ব্যবস্থাপনা তুলনা করেছিলাম এবং বলেছিলাম যে পুরো বাংলাদেশ যেন রাজশাহী যেভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে ঠিক সেই মানে যদি করে তাহলে অনেক বেটার হয় আমি আমার ক্রেডিট নিতে চাচ্ছি না বা আমরা আমাদের ক্রেডিট নিতে চাচ্ছি না সব থেকে বড় ব্যাপার যে past three or four days অথবা সেভেন ডেজ এরকম সময়ে আমি uh, যাতায়াত করছি জায়গায় আমরা বর্জ্যগুলো ফেলি ঢাকা শহরে বা আনাচে কানাচে পড়ে থাকে আমি সেগুলো দেখছি না নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে সে জায়গাগুলো পরিষ্কার পাচ্ছে এবং সকালে আমি অফিসে যাই এইট থার্টি এইট থার্টিতে যখন আমি অফিসে যাচ্ছি uh, রাস্তার আশপাশে আমি পুরোটাই পরিষ্কার পাচ্ছি সো আমার কাছে ভালো লাগছে এটা আমাদের কথাই হোক বা অবশ্যই আমাদের কথাই হয়নি নিশ্চয়ই এ বিষয়ে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল যার বাস্তবায়ন আমরা এখন দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন তাৎপর্য রাত্রে পরিষ্কার করছে এবং সকালটা আমরা শহরটাকে পরিষ্কার পাচ্ছি একবারে neat and clean hundred percent এখনও না হলে আমি যতটুকু দেখেছি ততটুকুতে আমি বেশ আশাবাদী বেশ আশাবাদী এবং আমার মনে হচ্ছে যে যে হতাশার জায়গাগুলো ছিল আস্তে আস্তে হয়তোবা হয়তোবা কেটে যাবে ধন্যবাদ সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ যারা যারা এই মহত উদ্যোগে অংশগ্রহণ করেছেন নিয়েছেন পরিকল্পনা করেছেন এবং আমাদের আমাদের দুঃখ বেদনা যারা ঢাকাবাসী আমরা আছি বুঝেছেন সত্যি সত্যি আমি আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আপনারা আপনাদের কাজ এগিয়ে নিয়ে যান আমরা জনগণ সাধারণ জনগণ আপনাদের সাথে আছি হ্যাঁ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের কাজ করছে নিঃসন্দেহে তবে সাধারণ জনগণ হিসেবে ঢাকাবাসী হিসেবে আমাদের কিছু করণীয় আছে যেগুলো আমরা আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন বা আমাদের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না হলে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটাকে বলতেছি ট্যুরিজম বাংলাদেশে ট্যুরিজম জীবনেও ডেভেলপ করবে না প্রথম ভিডিওতে বলার চেষ্টা করছিলাম প্রথম বা দ্বিতীয় ভিডিওতে সেটা হলো যে আমাদের যে বর্জ্য আছে বাসার যে বর্জ্য এটাকে বলা হয় কিচেন ওয়েস্ট ম্যাক্সিমামই আমাদের kitchen waste so kitchen waste হলো আমাদের পুরো বর্জ্য বর্জ্যের সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এটা রিসার্চে পাওয়া গেছে সো এই বর্জ্যগুলো যদি আমি সিটি কর্পোরেশনকে না দিয়ে এই বর্জ্যগুলোকে যদি প্রতিদিন আমি আমার ছাদে বা আমার একটা কমিউনিটি আছে সেখানে বিশজন থাকে তারা সবাই মিলে আমরা যদি ছাদে যদি সেটাকে সংরক্ষণ করি এবং কিভাবে সংরক্ষণ করতে হবে তার ব্যবস্থা আমি দেখিয়েছি এবং সেটা অটোমেটিক্যালি সেটা কিন্তু কম্পোস্টে পরিণত হয়ে যাবে এবং এটা খুবই মাইনর একটা কস্ট জাস্ট দুটো তিনটে ড্রাম লাগবে প্লাস্টিকের ড্রাম যেখানে আমরা সংরক্ষণ করব একদিকে সংরক্ষণ করব অন্য দিক থেকে থেকে আর একটা টার্মে এটা আমাদের মানে জাস্ট টোয়েন্টি ডেজ বা টোয়েন্টি টোয়েন্টি টু ডেজের মধ্যে এটা এটা কম্পোস্টে পরিণত হবে তৃতীয় বিষয় হলো সেকেন্ড যে ইস্যু আজকে আমি রেস করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের দায়িত্ব এটা রাস্তার প্রতিটা রাস্তার সাথে লাগোয়া ফাস্টফুডের দোকান বলেন বা সেটা স্ট্রিট শপ হতে পারে চায়ের দোকান হতে পারে বা পানের দোকান হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ সেটা কফি শপ হতে পারে যারা এই দোকান করছেন ভালো করে চিন্তা করবেন যে আপনার এই দোকানের কারণে আশপাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা দ্যাট মিন্স পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিনা প্রথম কথা হলো যে আপনাকে আপনার ওইখান থেকে যারা পান খায় আপনার ওইখান থেকে যারা সিগারেটটা নেয় বা আপনার ওইখান থেকে যারা কফিটা নেয় বা এদের কারণে যদি আশপাশটা নোংরা হয় এটার দায় দায়িত্ব কিন্তু আপনার সো প্রথম দায়িত্ব হিসেবে আপনাকে নিশ্চয়ই একটা বিন রাখতে হবে বিনে যদি না ফেলে আপনি তাদেরকে বলবেন যে আপনি বিনে ফেলেন এবং তারপরেও যখন আপনি লাগিয়ে যাবেন যদি দেখেন যে আপনার আশপাশে ময়লা পড়ে আছে কাগজ পড়ে আছে বিস্কুটের কাগজ আপনার প্যাকেট পলিথিন এগুলো কিন্তু আপনারই দায়িত্ব এগুলো পরিষ্কার করা হ্যাঁ তিন নম্বর যে বিষয়টা আমি আমরা সচরাচর এটা অনেক বলেছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রতিটা লেভেল থেকে প্রতিটা জায়গা থেকে বলা হয়েছে বলা হচ্ছে ইদানিংকালে আগে থেকেও বলা হয়েছে বাট আপনারা কেউ কর্ণপাত করছেন না সেটা হলো আপনি আপনার বাড়ি বানাবেন অট্টালিকা বানান বহুতল ভবন বানান যাই বানান না কেন কোনো সমস্যা নেই আপনি কিভাবে আপনার বাড়ি বানানোর সামগ্রী ওপেন রাস্তায় রাখেন বা আপনার রড কিভাবে ওপেন রাস্তায় কাটা হয় কিভাবে আপনার ইট ওপেন রাস্তায় থাকে কিভাবে আপনার অন্যান্য মানে কার্যাদি যেটা বাড়ি বানাতে সহায়ক হয় বা লাগে সেগুলো আপনি ওপেন রাস্তায় কীভাবে করেন ওপেন রাস্তা তো আপনার জন্য না এটা তো আপনার অধিকার না সো ইমিডিয়েটলি এটা আমি সাধারণ জনগণ হিসেবে বলছি যারা যারা বাড়ি করছেন ভালো ভালোভাবে চিন্তা করবেন যেখানে আপনি বাড়ি করেন না কেন সিটি কর্পোরেশনের যে নিয়ম আছে আগে পুরো এলাকাটা ঘিরে নিতে হয় ঘিরে নেওয়ার পরে তারপরে আপনার যা যা সামগ্রী সেগুলো ভিতরে নিয়ে ভিতর থেকে আপনি আপনার কাজগুলো করেন আপনার বালু আপনার ইট আপনার রড এগুলার ব্যবহারের জায়গা রাস্তার ফুটপাত বা রাস্তা নয় মজার বিষয় কি দেখেন যে আমাদের সিটি কর্পোরেশন আছে তারপরে আমাদের পৌরসভা আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আরও নিচের লেভেল আমি পৌরসভা পর্যন্তই ধরি এরকম করলে কেমন হয় সরকার থেকে হয়তো এই বিষয়টা চিন্তাও করছে যে কম্পিটিশন যে বিভাগীয় পর্যায়ে সিটি কর্পোরেশনের মধ্যে কম্পিটিশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ জেলা পর্যায়ে আমাদের বা আমাদের নিচে উপজেলা পর্যায়ে যে সমস্ত পৌরসভাগুলো আছে সে পৌরসভার মধ্যে কম্পিটিশন যারা কম্পিটিশনে first second third fourth tenth হবে তাদেরকে হয়তো পুরস্কৃত করা হবে সরকারের পক্ষ থেকে এবং সেই মেয়র পুরস্কার পাবেন এবং তাদেরকে হয়তো এক্সট্রা কিছু ফান্ড তাদেরকে দেয়া হবে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে সাবাসী দেওয়া বা উৎসাহ দেওয়ার জন্য করবে তাদের কাছেই অ্যাচিভমেন্ট পৌঁছে যাওয়া উচিত প্রতিযোগিতা থাকা উচিত এবং এক্সট্রা বাজেট যাওয়া উচিত আজকের মতো এখানেই শেষ করি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আবার আপনাদের সামনে আসব আমাদের মনে হয় আমাদের আমরা যদি একটু একটু করে সবাই চিন্তা করি তাহলে আমাদের দেশকে নিঃসন্দেহে ট্যুরিজম দেশ হিসেবে রূপান্তর করতে পারবো রূপান্তরিত হবে আর আমাদের দেশে ট্যুরিজম সেক্টরের খুবই প্রয়োজনীয়তা আছে বিশেষ করে যারা অর্থনীতি নিয়ে কাজ করেন যারা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কাজ করেন যারা ইকোনমিক্স নিয়ে কাজ করেন তারা এতটুকু বোঝেন যে আমাদের যে এক্সপোর্ট সে এক্সপোর্ট কিন্তু ডাইভার্স রেট না শুধু আরএমজি সেক্টর গার্মেন্টসের উপরেই কিন্তু আমরা নির্ভরশীল সো আমাদেরকে এই বিষয়ে চিন্তাভাবনা করা উচিত যে কিভাবে আমরা এক্সপোর্টকে ডাইভার্সিফাইড করব এবং ট্যুরিজম সেক্টরকে আগিয়ে নিয়ে যাব ঠিক আছে সকলকে ধন্যবাদ পরবর্তীতে আবারও আসবো কোনো নতুন কোনো বিষয় বা এই বিষয়ের কোনো এক্সটেনশন নিয়ে থ্যাংক ইউ